আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিস ইস রেদান once again from Segi College Kuala Lumpur এই মুহূর্তে আমরা আছি সেগি কলেজ কোয়ালালামপুরে মক রেস্টুরেন্টে এবং মক কিচেনে আপনাদের সাথে শেয়ার করব যারা সেগি কলেজে ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট অথবা ডিপ্লোমা ইন কালিনারি আর্ট অথবা BSc in international tourism and hospitality management পড়ালেখার জন্য আগ্রহী তাদের জানা দরকার যে আমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাসের অ্যাক্টিভিটিস বা সেমি কলেজের প্র্যাকটিক্যাল ক্লাস রুমগুলা practical mock restaurant mock kitchen দেখতে কেমন এ বিষয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করবো ওকে আমাদের এখানে বাংলাদেশি স্টুডেন্ট আছে পাশাপাশি লোকাল স্টুডেন্ট আছে অনেক চলুন তাহলে আমরা দেখে আসি যে এখানে কি অ্যাক্টিভিটি হচ্ছে মক রেস্টুরেন্টটা কেমন মক কিচেনটা কেমন আপনাদের সাথে শেয়ার করবো চলুন আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন লেকচারার কিন্তু ইন্টারন্যাশনাল ক্লাস নিচ্ছে এবং এখানে এটা এটা মক রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট এই মুহূর্তে ক্লাস চলছে ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজমেন্ট অবশ্যই তাদের প্র্যাকটিক্যাল ক্লাস দরকার আছে সরাসরি ফুড অ্যান্ড বেভারেজ যেখানে সার্ভ করা হয় রেস্টুরেন্ট সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেবিল সেটিং করা হয়েছে ন্যাপকিন কাটলারিস এবং তাদের সুন্দর অ্যারেঞ্জমেন্ট সুন্দর করে করা হয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলবো এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট লেকচার হচ্ছে আমরা তাদেরকে ডিস্টার্ব করবো না লেকচারার কিন্তু সুন্দর করে হাতে কলমে বোঝাচ্ছে হাতে কলমে বোঝাচ্ছে যে কিভাবে কোনটা প্রিপারেশন করতে হয় আচ্ছা। আসসালামু আলাইকুম sorry for disturb you could you please uh, share about some your activities here? Okay, uh, today we are having the food and beverage management class and these class have some practical elements. We prepare students to be the server for the fine dining restaurants. We, uh, in this class, students will be learning how to prepare the restaurants before the dining and also the sequence of service used in fine dining restaurants, the procedures of how greeting the guests uh, receiving the guests upon arrival to the ushering of guests uh, to the exit upon the departure. Okay, thank you, sir. And uh, uh actually, uh, for diploma hotel management, culinary art, basically all practical class. Yeah, for food and beverage management, this course is offered to diploma in hotel management and diploma in culinary arts student. Two courses. Okay thank you sir thank you all এখানে আমরা দেখতে পাচ্ছেন কিছু স্টুডেন্ট আছে লোকাল স্টুডেন্ট এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমরা এক একে করে তাদের প্রোগ্রাম এবং তাদের নামটা জেনে নেই could you please introduce yourself your name and program only my name is বিক্তা চান এন্ড আই এম টেকিং ফটা management program okay your local here I am local okay hi I am এমস I'm taking dip, uh, diploma in culinary arts. I'm local from. Okay. Hi, my name is Pawan Kumar and I'm also taking diploma in culinary arts and I'm a local student from Kuala Lumpur. Okay, thank you. Hello, my name is Javed Hussain. I am culinary student. I am from Bangladesh. Okay, Bangladeshi student Asa Javed Hussain. Hello, my name is Mohammad Hazri. I'm taking diploma in culinary arts. I'm a local student. Okay, thank you. Hi, I'm Yong. I'm taking diploma in culinary arts and I am local student. Okay thank you thank you all thank you all for your time যাবে তুমি যেহেতু আমাদের বাংলাদেশে ছিলেন তুমি যদি আমাকে একটু একটু ঘুরে ঘুরে দেখাতে তোমাদের অ্যাক্টিভিটিসগুলো এটা তো তোমাদের রেস্টুরেন্ট তাই না তোমাদের রেস্টুরেন্টের সব অ্যাক্টিভিটিস এখানে হয় তো রেস্টুরেন্ট তো আমরা মোটামুটি দেখলাম হ্যাঁ। এখানে আছে বারটেন্ডার আছে সব কিছু তোমার আমাদের কিচেনটা যদি আমাকে একটু দেখাতাম কিচেনটা ও এটা মক কিচেন হ্যাঁ ওকে রেস্টুরেন্টের পাশাপাশি কিন্তু এখানে মক কিচেন আছে যেখানে প্র্যাকটিস প্র্যাকটিক্যাল ক্লাস হয় তুমি যদি একটু তোমার এগুলো একটু দেখাতা ওকে হ্যাঁ, হ্যাঁ, এখানে আরো গ্যাস আছে ওই সাইডে যেন স্টুডেন্ট বেশি ওই স্টুডেন্ট ওই গ্যাস পাঠানো ওকে ওকে এটা আমাদের micro oven micro oven plus এখানে ইনগ্রেডিয়েন্টস দেখা যাচ্ছে অনেকগুলো না this one steamer steamer oven ওইটা স্টিমার হবে না ওর হ্যাঁ, লাস্টের না ওকে ওপাশে কি আছে হুম ও এপাশেও সব এখানে আছে না বড় ফ্রিজের ভিতরে গুলো আছে এখানে এটাও একটা কিচেনের একটা অংশ ও কাটলারি স্টেশন হ্যাঁ সুন্দর তো অনেক ওকে প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য যথেষ্ট ইকুইপমেন্ট ইউটেন্সিল এখানে অ্যাভেলেবেল তাই না ওকে সো বিগ হ্যাঁ ও বেকারি স্টেশন হ্যাঁ স্টোরেজ হ্যাঁ এটা ওভেন ওকে uh, এখানে কিন্তু uh, প্রায় কোটি টাকার uh, উপরে তাদের equipment and utensil অ্যাভেলেবেল অনেক বড় যারা প্র্যাকটিক্যাল ক্লাস আসলে hotel management and culinary art এমন একটা সাবজেক্ট যদি প্র্যাকটিক্যাল ক্লাস না থাকে তাহলে তা কোনো কিছু শেখা ওকে বাংলাদেশের কোনো কলেজ ইউনিভার্সিটিতে এরকম এত বড় মক কিচেন মক রেস্টুরেন্ট কিন্তু নাই ওকে এখানে কিন্তু আমাদের আরেকজন স্টুডেন্ট আছে আমাদের মিস্টার প্রেম হাই কেমন আছেন ভালো আছি আপনি কোন ডিপার্টমেন্টে জানো আমি এখন ডিআইএইচএম আছি okay diploma hotel management okay আপনি তো এখানে ই করেন তাই না আমার এখন এখানে ক্লাস শুরু হয় নাই শুরু হয় নাই ক্লাস শুরু হবে I think next semester next semester থেকে আসুন তাহলে আপনার সামনে দিকে আমাদের একটু তাহলে তো আপনিও ইনশাআল্লাহ এত বড় রেস্টুরেন্ট ব্যবহার করতে পারবেন এই ব্যাপারে কিছু আচ্ছা সেগির ব্যাপার আপনার কাছ থেকে শুনবো চলুন আমরা একটু রেস্টুরেন্টে যাই ওকে বাংলাদেশে কতজন স্টুডেন্ট আছে আপনাদের ব্যাচে আমাদের ব্যাচে প্রায় 6 থেকে 7 জন রয়েছে এখন বর্তমানে ওকে ওকে তারাও তো আপনার পরের সেমিস্টারে জয়েন করবে তাই না জি ওকে তাহলে আমরা মক কিচেন ঘুরলাম অনেক বড় কিচেন এবার মক রেস্টুরেন্ট যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেগি কলেজে পড়ালেখা সম্পর্কে বিস্তারিত আমাদের সাথে যে কোনো বিষয়ে জানার জন্য এখানে নক করতে পারবেন এখানে বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে প্রেম আছে ওপাশে জাবেদ আছে তাই না সেক্ষেত্রে ডিপ্লোমা হোটেল ম্যানেজমেন্টের জন্য এখন তো থিওরি ক্লাস হচ্ছে আপনার তাই না সেক্ষেত্রে আপনাদের আমাদের বাংলাদেশে কতজন স্টুডেন্ট আছে আপনার কাছে আমাদের ক্লাসে প্রায় ছয় থেকে সাতজন রয়েছে ছয় সাতজন আছে না নতুন স্টুডেন্ট তো আরও আসছে তো এখানে কিন্তু লোকাল স্টুডেন্টও প্রচুর তাই না হ্যাঁ, কি জন্য ডিপ্লোমা হোটেল ম্যানেজমেন্টে সেগি কলেজের মান অনেক ভালো অনেক পুরাতন আমাদের যে কোয়ালিটি আমাদের কোয়ালিটি আসলে আমাদের university almost forty five years plus time থেকে আমরা অপারেট করছি তো আমাদের ইউনিভার্সিটির কোয়ালিটি আমাদের ইউনিভার্সিটির যে মানে যেভাবে আমাদেরকে মানে শিক্ষা দেওয়া হয় কয়েকজন কারণ আমি এসে আমি বাংলাদেশ থেকে এসে আমার আমি ইংরেজি মাধ্যমে লেখাপড়া করেছি তো আমার জন্য অনেক ইজি হয়েছে এখানে মানে স্টাডি করা এবং আন্ডারস্ট্যান্ডিং আমার খুবই এখানে ভালো লাগছে এবং আমি রিকোয়েস্ট করবো যারা রেক অফ স্টাডি রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারে তারাও great for great opportunity for them so আমি এটাই বলতে চাই যে এখন বর্তমানে মানে আমাদের দেশে যারা বিদেশে এসে লেখাপড়া করতে চায় তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে সেগি ইউনিভার্সিটি বা সেগি কলেজ ওকে ধন্যবাদ আপনাদের সাথে পরিচয় হয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের যদি আরও কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে সেই কলেজে পড়ালেখা সম্পর্কে অবশ্যই আমাকে এখানে হোয়াটসঅ্যাপ করবেন বিস্তারিত ইনশাল্লাহ শেয়ার করব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ